এক্সেলের সংখ্যা লেখার শুরুতে কিভাবে জিরো লিখতে হয় স্মার্ট আইসিটি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমাদের নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সকলে ভালো আছেন প্রিয় ভিউয়ার্স আমরা যারা এক্সেল শিটে কাজ করি আমাদের অনেক সময় গাণিতিক সংখ্যা লেখার আগে জিরো লিখতে হয় যেমন ধরুন serial number code number mobile number account number ইত্যাদি ইত্যাদি এক্সেল শিটের ডিফল্ট সেটিং অনুযায়ী কোনো সেলে জিরো সংখ্যা দিয়ে লেখা শুরু করার পর আমরা যখন ওই সেলের বাইরে ক্লিক করি তখন আমরা দেখতে পারি সংখ্যাটির সামনের জিরো সংখ্যাটি আর দেখা যাচ্ছে না আপনি ভাবছেন কোথাও কোনো ভুল করছেন না তো না এটি এক্সেলের অটো সেটিং এই সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু প্রসেস ফলো করতে হবে আমরা বিভিন্নভাবে এই সংখ্যাটিকে সঠিকভাবে ইনপুট করতে পারি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে তিনটি টিপস শেয়ার করব যারা আমাদের এই চ্যানেলটিকে নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন ক্লিক করে অল করে দিবেন প্রিয় বন্ধুরা আর দেরি না করে আমাদের প্রসেসগুলো শুরু করি নাম্বার ওয়ান প্রসেস সংখ্যার শুরুতে জিরো লেখার বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে প্রথমে আমরা ওই সেলগুলোকে সিলেক্ট করে নিব যেগুলোতে জিরো লিখতে হবে এরপর স্প্রেডশিটের হোম মেনু থেকে নাম্বার সাব মেনুর জেনারেল লেখা ড্রপডাউন বক্সে ক্লিক করে নিচের দিকে মোর নাম্বার ফরম্যাটিং অপশনে সিলেক্ট করব এরপর যে উইন্ডো আসবে সেখান থেকে কাস্টমস লেখাটি সিলেক্ট করব তারপর জেনারেল লেখাটির পরিবর্তে আমরা সেখানে জিরো ইনপুট করব আমাদের মনে রাখতে হবে আমরা যেই পরিমাণ সংখ্যা এই সেলগুলোতে লিখব সমপরিমাণের জিরো ইনপুট করতে হবে মনে করি আমরা এই সেলগুলোতে মোবাইল নম্বর বসাবো আমরা জানি Bangladeshi mobile number country code বাদে এগারো ডিজিট আছে এবং প্রত্যেক মোবাইল অপারেটরের মোবাইল নাম্বারের শুরুতে জিরো আছে আমরা জেনারেল লেখার পরিবর্তে সেখানে এগারোটি জিরো লিখব প্রিয় বন্ধুরা আমরা এই পদ্ধতিতে সংখ্যার আগে জিরো লিখতে পারি আমরা একটা ড্যামো মোবাইল নাম্বার লিখলাম এবং এটি ওকে দেখাচ্ছে নাম্বার টু প্রসেস আমরা যখন কোনো একটি সেলে জিরো দিয়ে লেখা শুরু করব তখন সংখ্যা লেখার শুরুতে আমরা অ্যাপোস্টপি কমা বা সিঙ্গেল কমা ব্যবহার করে লেখা শুরু করতে পারি সংখ্যা লেখা শেষে বাইরে ক্লিক করলে আমরা দেখতে পারি কমা চিহ্নটি নিয়েই জিরো সহ বাকি সংখ্যাটি সঠিকভাবে দেখাচ্ছে এই প্রসেসে কিছু জটিলতার দিক আছে সেগুলো নিয়ে ওনা করব ইনশাল্লাহ নাম্বার থ্রি প্রসেস এখন আমরা এক্সেল শিটে সংখ্যার আগে শিরোলেখার নতুন একটি প্রসেস নিয়ে আলোচনা করব মনে করুন একটি কলামে বিভিন্ন অনুপাতের সংখ্যা লিখতে হবে দেখা যায় কোথাও চার ডিজিট কোথাও ছয় ডিজিট কোথাও ষাট ডিজিট এবং প্রত্যেক সংখ্যার পূর্বে জিরো লিখতে হবে তাহলে আপনি কিভাবে লিখবেন আমরা শুরুতে একটি সাহায্যকারী কলাম নিব কলামের নির্দিষ্ট সেলে আমরা প্রথমে ইকুয়াল চিহ্ন দেব এরপর ঊর্ধ্বকমা দেব এরপর জিরো বসাবো এরপর আবারও কমা দিব এবং অ্যান্ড সাইনটি লিখব দেন আমরা যে সেলটির শুরুতে জিরো বসাতে চাই সেটিকে কল করব অ্যান্ড ইন্টার দেব সরি ওকে আমরা নিচের দিকে আলতো করে টানবো এবং আমরা খেয়াল করছি প্রত্যেকটি সংখ্যার শুরুতে জিরো আসছে এই কাজটি করার পর আমরা এখন একটা নতুন সমস্যার সম্মুখীন হয়েছি আমরা লক্ষ্য করছি আমাদের একটি কলাম প্রয়োজন যেখানে সংখ্যার পূর্বে জিরো লেখা থাকবে কিন্তু এখানে আমরা দুটি কলাম দেখছি সংখ্যাটি যার একটি রাখতে হবে অপরটি বাদ দিতে হবে আপনি এখন কোনটি বাদ দেবেন জেনে রাখা ভালো আপনি যদি কোনো একটি কলামকে ডিলিট করে দেন তাহলে আপনার কাজটি হবে না তাই আপনাকে একটু বুদ্ধিমত্তার সাথে প্রথমে যে কলামটি ছিল মূল কলাম সেটাকে ক্লিক করে হাইট করে দিন ওকে ভুলেও ডিলিট করবেন না ডিলেট করে দিলে আপনাকে জটিল আরও এক সমস্যা ফেস করতে হবে আজ এ পর্যন্ত শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আর কোথাও কোনো ত্রুটি চোখে পড়লে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেগুলো সমাধান করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ